আচ্ছা, জীবনটা চলে না রে দিয়া জোড়া তালি বউ আমার তেমন তেমন শালিটা কেমন কেমন শেষ কইরা দিছে আমায় কইরা বাড়ি বালি Tonight. কাপতে পোতে বলিব কথা হাত রাখিয়া হাতে আজ একটা মেয়েকে প্রপোজ করব ভাই একটু কিছু আইডিয়া দে তো যেন মেয়েটা ফিদা হয়ে যায় দেখ প্রথমেই মেয়েরা তো ড্রেস দেখবে এসব তুই কি পরেছিস শোন প্যান্ট যতটা পারবি নিচের দিকে বেশি করে নামিয়ে পড়বি মেয়েরা এখন এসব জিনিস বেশি পছন্দ করে বুঝলি আরে সুমন কোথায় গেল এত অবাক হওয়ার কি আছে তোরাই তো বললি প্যান্ট একটু বেশি করে নিচের দিকে নামিয়ে পড়লে মেয়েরা ফিদা হয়ে যায় ভাইয়া আমি কি পুলিশ হ্যাঁ কি হয়েছে আর আব্বু কইছে বিপদ হলে পুলিশের সাহায্য লইত কি সমস্যা ভাইয়া আজু তার পিতা গেছে सुने सुने परदेसी It's been long फिर भी नहीं सुना परदेसी गिन गिन गिन गिन गिन गिन गिन गिन কল দেশ আগে যখন আমি অসুস্থ হইতাম তুমি ফোন করে বলতে এই ওষুধ খাও এই ওষুধ খাও আজকে তো তুমি চলে যেতেছ কিন্তু তোমাকে ভোলার ওষুধটা তো দিয়ে যাও আমার এদিকে আসো জি স্যার বাংলাদেশের রাজধানীর নাম কি নোয়াখালী নোয়াখালী নোয়াখালী তুই আমার প্রতিদিন ভুলভাল করে দেখ আর আমি স্যারের কাছে মেরে আজকে আমি নিচে কমু হুম গুড বলো স্যার পারি না সারটা দে আরে খাঙ্কির বলা সার দে দেখছ কত ধুলা পইরা রয়েছে বাপেরে বাপেরে একটা তিনশো টাকা বাক্সের মধ্যে পাঠাইছে তোমার ছোট এত বেলাক কেন সিগারেট খাও হাঙ্গ দিন আর চকলেট চাবাইয়া মুখ দিয়ে সুগন্ধ বাইর করিয়ে রাখছি খাও শুভ তোর কটা গার্লফ্রেন্ড রে আমার তো তিনটা গার্লফ্রেন্ড তোর কটা আমার তো চারটা কিরে তোর কটা রে আমার মা আমারে মানুষের মন নিয়ে খেলা শিখায় নাই সবাই বলে চা খাবেন ঢেলে দেই কেউ বলে না জেফ লাগ বাইনে দেই এখানে কেউ নেই এখানেই দেখি সানি লিওনের এইচডি কীর্তন কীর্তন